সম্মানিত সুধুবিন্দু আজ আমি স্বাধীনতা টিভির পক্ষ থেকে আলোচনা করব মাহিবি চৌধুরী বিএমপির চরিত্র পাশ করে দিলেন জাতীয় সংসদে বিএমপির সময় প্রেসিডেন্ট থাকাকালীন বি চৌধুরীকে জিয়া রহমানের কবর জিয়ারত না করার কারণে প্রেসিডেন্ট বিচৌধুরীকে বিএমপি থেকে পদত্যাগ করতে বাধ্য করেন এর জন্য মাহিবি চৌধুরী সংসদে খুবই দুঃখ প্রকাশ করেন একজন প্রয়াত রাষ্ট্রপতির কবর জিয়ারাত করবার না করবার অপরাধে কোট আনকোট বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হলো ডক্টর বদরুদ্দোজা চৌধুরী বিরুদ্ধে আঠারো এবং উনিশে জুন মাননীয় স্পিকার আঠারো তারিখ চার ঘন্টা উনিশ তারিখ আরো তিন ঘন্টা সাত ঘন্টা ধরে বিএনপির সংসদীয় দলের সভায় একতরফা মিথ্যাচার করা হলো মানে স্পিকার আমি সেই সভায় বসেছিলাম বসে বসে দেখেছি ছোটবেলা থেকে যাদেরকে দেখেছি বদরুদ্দুজা চৌধুরীকে পিতৃতুল্য নেতা হিসেবে শ্রদ্ধ হয়েছে সেই বিষয়ে বিএনপি নেতৃত্ব দুঃখ প্রকাশ করবেন শেষ পর্যন্ত সেই সময় আসলে রাষ্ট্রপতির বিরুদ্ধে চূড়ান্তভাবে প্রস্তাব গ্রহণ করা হচ্ছে অসাংবিধানিকভাবে রাষ্ট্রপতিকে পদত্যাগের দাবি জানানোর মধ্য দিয়ে মাননীয় স্পিকার আমি তৃতীয় প্রজন্মের সংসদ সদস্য মাননীয় স্পিকার কিন্তু রাজনীতির নামে এই নাটকের আমি কখনোই অভ্যস্ত ছিলাম না আমরা বুঝতে পারিনি কিন্তু এখানে সবকিছু শেষ নয় বিএনপি সংসদীয় দল প্রস্তাব গ্রহণ করবার পর অসাংবিধানিকভাবে রাষ্ট্রপতিকে পদত্যাগের দাবি জানানোর পর সেই সংসদীয় দলের সভায় সভাপতিত্ব করছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রস্তাব গ্রহণ করবার পর আমাকে অবাক করে দিয়ে আমাকে ডেকে পাঠালেন আমি বৈঠকে সবার সামনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থিত হলাম এবং তিনি আমাকে বললেন তুমি বিএনপির সর্বকনিষ্ঠ সংসদ সদস্য তোমাকে একটি বড় গুরু দায়িত্ব প্রদান করছি মাননীয় স্পিকার সংসদীয় দলের এই সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে জানানো এবং রাষ্ট্রপতির পদত্যাগ পত্র গ্রহণ করার দায়িত্ব বিএনপির পক্ষ থেকে দেয়া হলো আমার কাছে আমি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলাম মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আপনি একজন মানুষকে অন্যায়ভাবে ফাঁসির আদেশ দিলেন তারপর তার সন্তানকে জল্লাদের দায়িত্ব দিলেন this is politics of cruelty মাননীয় স্পিকার আমি মনে করি বিএনপি যেই নিষ্ঠুরতার দৃষ্টান্ত স্থাপন করেছে আগামীতে ইতিহাসের পর্যালোচনার জন্য সংসদের প্রসিডিংসে এই বক্তব্য রেকর্ড থাকুক সেজন্যই আমি আমার এই বক্তব্য প্রদান করলাম মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি যখন বিএনপির এই দায়িত্বপ্রাপ্ত হয়ে সভা থেকে বেরিয়ে বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করছি তখন আমার সাথে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৎকালীন এমপি সাবেক সংসদ সদস্য আব্দুল হাই সাহেব গাড়িতে বসে বঙ্গভবন যাওয়ার পথে আব্দুল হাই সাহেব কোনো কথা বলেননি শুধু নীরবে কেঁদেছেন বঙ্গভবনের গেটে উপস্থিত হওয়ার পর বাংলাদেশের সমস্ত সাংবাদিকরা টেলিভিশনের ক্যামেরারা আমাকে প্রশ্ন করলো আপনি কেন এখানে এসেছেন আমি সাংবাদিকদেরকে জানালাম আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বদরুদ্দুজা চৌধুরীর পদত্যাগ গ্রহণ করবার জন্য এখানে এসেছি আমাকে সাংবাদিকরা প্রশ্ন করলো কেন রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে আমি তাদেরকে বললাম কেননা মহামান্য রাষ্ট্রপতি প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমানের কবর জিয়ারত না করবার জন্য আমরা ব্যথিত হয়েছি সেই কারণে তাকে পদত্যাগ করতে হবে আমাকে সাংবাদিকরা প্রশ্ন করলেন একজন রাষ্ট্রপতি একটি কবর জিয়ারত করবেন না আপনারা ব্যথিত হবেন সেজন্য পদত্যাগ করতে হবে এটা কি ঠিক আমি বিএনপির পক্ষ থেকে জবাব দিলাম গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত সঠিক হিসেবে বিবেচিত হয় মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি স্পষ্টভাবে বলতে চাই আমি সেদিন মিথ্যাচার করেছি সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত সঠিকভাবে বিবেচিত হবে এমন কোনো কথা নেই মাননীয় স্পিকার সংখ্যাগরিষ্ঠের স্বেচ্ছাচারিতা আর গণতন্ত্র এক জিনিস নয় the tyranny of the tyranny of majority is not democracy এই জিনিসটা আমাদের বারবার উপলব্ধি করা প্রয়োজন মাননীয় স্পিকার তারপর থেকে দু সালের শেষ পর্যন্ত আমরা একটি নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ সরকারের বিভীষিকাময় শাসন দেখলাম দু সালে অধ্যাপক বদরুদ্দুজা চৌধুরীর নেতৃত্বে আমরা বিকল্প ধারা বাংলাদেশ গঠন করলাম পরিবর্তনের বীজ বপন করলাম শুধুমাত্র রাজনীতিবিদ নয় নাগরিক সমাজকেও রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে হবে এটা ছিল বিকল্প ধারার একটি স্তম্ভ দ্বিতীয় স্তম্ভে ডক্টর বদরুদ্দুজা চৌধুরী বললেন আমরা আর বিভক্তির রাজনীতি দেখতে চাই না আমরা আর হিংসার রাজনীতি দেখতে চাই না আমরা বিকল্প হিসেবে শ্রদ্ধা এবং ঐক্যবদ্ধ বাংলাদেশের রাজনীতি দেখতে চাই এটা ছিল বিকল্প ধারার দ্বিতীয় স্তম্ভ তৃতীয় স্তম্ভে তিনি বললেন আর ক্ষমতার রাজনীতি নয় ক্ষমতার বিকল্প হিসেবে দায়িত্ববোধের রাজনীতি সূচনা করতে হবে সেটা ছিল আমাদের তৃতীয় স্তম্ভ মিস্টার স্পিকার এবং চতুর্থবার তিনি বললেন আমরা অনেক আবেগের রাজনীতি দেখেছি আমরা এখন কর্মসূচি ভিত্তিক রাজনীতি দিতে চাই এই চারটি স্তম্ভের উপর বিকল্পধারা বাংলাদেশের জন্ম হলো মাননীয় স্পিকার আপনারা দেখলেন বিকল্প ধারা জন্মের পর কিভাবে মহাখালীতে আমাদের উপর আক্রমণ করা হয়েছে দু থেকে দু সালের দেড় প্রথম দেড় বছরে আমাকে উনতিরিশ বার শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে মাননীয় স্পিকার আমি বাংলাদেশের যেখানে গিয়েছে আমাকে শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে মাননীয় স্পিকার আমি নিউ ইয়র্কে গিয়েছি প্রবাসীদের অনুষ্ঠানে সেখানে আমাকে আক্রমণ করা হয়েছে মাননীয় স্পিকার আমাদের দলের মহাসচিব মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান সাহেবের সাতটা ফ্যাক্টরিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে মাননীয় স্পিকার একই সাথে তেষট্টিটি জেলায় সিরিজ বোমা হামলা আমরা অবলোকন করলাম মাননীয় স্পিকার আমরা দেখলাম বাংলাদেশে বাংলা ভাই এবং যোগ্যবাদের উত্থান হলো কিভাবে মাননীয় স্পিকার মেধাবী রাজনীতিবিদ এ এস এম কিবরিয়া সাহেবের ঝলসানো খণ্ড বিখণ্ড শরীর আমরা দেখলাম মাননীয় স্পিকার আমরা আসানুল্লাহ মাস্টারের নিথর দেহ দেখলাম মাননীয় স্পিকার আমরা যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের উপর বোমা হামলা দেখলাম মাননীয় স্পিকার আমরা আদালত পাড়ায় বোমার আঘাতে খণ্ড বিখণ্ড মানুষের শরীর পড়ে থাকতে দেখলাম মাননীয় স্পিকার মাননীয় স্পিকার সারা দেশ যখন জ্বলছে সারা দেশের মানুষ যখন প্রতিবাদে মুখর তখন আমরা দেখলাম মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রীর পরিবার হাওয়া ভবনে প্রমোদ ক্রিকেট ম্যাচের আয়োজন করলেন মাননীয় স্পিকার উপহাসের একটি সীমা থাকা উচিত মাননীয় স্পিকার আমরা একুশে আগস্টের জঘন্যতম গ্রেনেড হামলা দেখলাম মাননীয় স্পিকার বিরোধী দলীয় নেত্রী সহ বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করা হলো মাননীয় স্পিকার ঠিক তার তিন মাস আগে তিরিশে এপ্রিল দু ছয় বাড়িধারা বারো নম্বর রোডে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর যে বাড়ি একটি তিনতলা বাড়ি যেখানে আমরা থাকতাম মাননীয় স্পিকার আমিও থাকতাম দোতলায় আমার বাবা মা থাকতেন তিনতলায় আমি আমি আমার দুজন দুটো ছোট ছোট বাচ্চাকে নিয়ে থাকতাম আমার ছেলের বয়স তখন তিন বছর আমার মেয়ের বয়স তখন আট বছর মাননীয় স্পিকার তিরিশে এপ্রিল রাতের অন্ধকারে ভোর চারটার সময় দোতলা এবং তিনতলা জানালা ভেঙে গান পাউডার দিয়ে আমার পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো মাননীয় স্পিকার মাননীয় স্পিকার প্রায় পাঁচচল্লিশ মিনিট আগুনের সাথে যুদ্ধ করে আমি আমার সন্তানদেরকে রক্ষা করতে পেরেছি আমি আমার বাবা মাকে রক্ষা করতে পেরেছি মানে স্পিকার তারপরের দিন এই সংসদে এসে এক ঘন্টা দাঁড়িয়েছিলাম প্রতিবাদ করবার জন্য আমাকে কথা বলতে দেওয়া হয়নি মানে স্পিকার এক কাপড়ে যখন আমরা রাস্তায় দাঁড়িয়ে বেরিয়ে এসেছি তারপর থেকে তিন মাস আমরা বাড়ি ধারে একটি বাড়ি ভাড়া করার চেষ্টা করেছি মানে স্পিকার যেখানে বাড়ি ভাড়া বাড়ি ভাড়া করতে গিয়েছি তৎকালীন সরকারের এজেন্সি প্রতিটি বাড়িতে গিয়ে তাদেরকে হুমকি দিয়েছে বারণ করেছে তিন মাস আমরা পথে পথে ঘুরেছি আমাদের কি বাড়ি ভাড়া করতে দেওয়া হয়নি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমার মা রাজনীতি করেন না আমার বোনরা রাজনীতি করে না আমার স্ত্রী রাজনীতি করে না কিন্তু তারা বারবার আমাদেরকে প্রশ্ন করেছে ঘুমন্ত অবুজ শিশুদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করবার রাজনীতি এটা কেমন রাজনীতি কেন এত ক্ষোভ এত রাগ কার জন্য কিসের জন্য আমরা কোনো জবাব দিতে পারিনি মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে এই জাতীয় সংসদকে অবহিত করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকলে আমি খুশি হতাম আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করতে চাই আজকে বারো বছর পেরিয়ে গেছে মাননীয় স্পিকার তিরিশে এপ্রিলের সেই অগ্নিসংযোগের ঘটনায় আমরা যে মামলা দায়ের করেছিলাম মামলার অগ্রগতি তো দূরের কথা আজ বারো বছর পর্যন্ত এই মামলার তদন্তের কোনো রিপোর্ট পর্যন্ত প্রকাশিত হয় নাই আমি সংসদের কাছে অনুরোধ করব এই মামলাটিকে আবারও একটি তদন্ত রিপোর্ট অন্তত প্রকাশিত হোক আমরা জানতে চাই আমার ঘুমন্ত তিন বছরের শিশুদেরকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা কারা করেছিল কেন করেছিল এটা আমাদের জানা প্রয়োজন মাননীয় স্পিকার দেশবাসীর জানা প্রয়োজন মাননীয় স্পিকার এত কিছুর পরেও এবার দু সালে একটি বিকল্প রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমরা প্রথমে যুক্তফ্রন্ট গঠন করলাম বাদুদ্দুজা চৌধুরী নেতৃত্বে সেখানে নাগরিকত্ব এবং আসম আব্দুল রব সাহেবের নেতৃত্বে জাসদ প্রাথমিকভাবে যুক্তফ্রন্টে সম্পৃক্ত হল পরবর্তীতে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম এবং জাত ঐক্য প্রক্রিয়া আমাদের সাথে ঐক্যবদ্ধ এই ঐক্য প্রক্রিয়ায় সম্পৃক্ত হওয়ার জন্য আলোচনা শুরু করলো আমরা সুস্পষ্টভাবে একটি গুণগত পরিবর্তনের জন্য ভারসাম্যের রাজনীতি স্পষ্টভাবে আমরা তিনটি ধাপে ভারসাম্য জাতীয় সংসদে ভারসাম্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য এবং সরকারের ভারসাম্য এই তিনটি ধাপে ভারসাম্যের রাজনীতি এবং একই সাথে সকল ধরনের স্বাধীনতা বিরোধী শক্তিকে বাদ দিয়ে দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির একটি ঐক্যের জন্য আমরা একটি চুক্তি স্বাক্ষর করলাম নিজেদের মধ্যে একটি ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার জন্য আমরা সংকল্প করলাম রক্তের রাজনীতি যারা করেছে যারা জঙ্গিবাদে মদত দিয়েছে যারা লুটপাট করেছে জাতীয় ঐক্যের নামে সেই সমস্ত শক্তি যাতে ক্ষমতায় পুনর্বাসন হতে না পারে সে বিষয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিজে থেকে ঐক্য প্রক্রিয়ায় সম্পৃক্ত হবার জন্য আমাদের কাছে আসলো আমরা খোলা মন নিয়ে এত কিছুর পরও বিএনপি নেতৃবৃন্দকে স্বাগত জানালাম তাদের সাথে আলোচনার দারুণ মোচন করলাম আমরা স্পষ্টভাবে আমাদের গুণগত পরিবর্তনের স্বপ্নের কথা তাদেরকে জানিয়েছি এ বিষয়ে আলোচনা হয়েছে মাননীয় স্পিকার বিএনপির সাথেও জাতীয় ঐক্য হতে পারে এটাকে মাথায় রেখে যখন যুক্তফ্রন্ট ডক্টর কামাল হোসেন কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম এবং ঐক্য প্রক্রিয়ার সাথে চুক্তি সম্পাদনের বিষয়টি আসলো তখন আমি ব্যক্তিগতভাবে সেই চুক্তির ভেতরে স্বাধীনতা বিরোধী শক্তিকে বাদ দিয়ে ঐক্য হবে এ লাইনটার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শব্দ দুটি সংযোজন করলাম আপনারা দেখেছেন তারপর থেকে বিভিন্ন টেলিভিশন টক শোতে বিভিন্ন স্থানে কিভাবে আমার বিরুদ্ধে বিষোদ্গার করা হয়েছে শুধু এই দুটো শব্দ ব্যবহার করবার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষ এই শব্দ দুটোকে বাদ দেওয়ার জন্য প্রায় ১৩ জন সিনিয়র নেতৃবৃন্দ আমাকে একটি ঘরে আমাকে একা রেখে আমার উপর চাপ সৃষ্টি করেছে এই দুটোকে বাদ দেওয়ার জন্য কিন্তু আমি মাথা উঁচু করে সেখান থেকে হেঁটে বেরিয়ে এসেছি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার মনে হয় যে এই এই বিষয়গুলো এখানে আলোচনা হওয়াটা প্রয়োজন ছিল এই জিনিসগুলো আমরা দেখেছি কি হয়েছিল এই কথাগুলো বলবার প্রয়োজন মাননীয় স্পিকার প্রত্যক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বাধীনতা বিরোধী শক্তির সাথে ঐক্য হবে না এ শব্দ দুটোকে বাদ দিয়ে একটি চুক্তি চূড়ান্ত সম্পাদনের জন্য আসুম আব্দুর রব সাহেবের উত্তরার বাসায় আমার দলের মহাসচিব মেজর মান্নান সাহেবকে দেড় ঘন্টা পর্যন্ত দরজা আটকে বন্ধ করে রাখা হয়েছিল তিনি সাহসিকতার সাথে সেখান থেকে সেদিন বেরিয়ে এসেছিলেন এবং এই চুক্তি আমরা স্বাক্ষর করিনি মানুষ মিস্টার স্পিকার শেষ পর্যন্ত চূড়ান্ত বৈঠকের দিনক্ষণ ঠিক হলো ডক্টর কামাল হোসেনের বাড়িতে আমাদেরকে দাওয়াত দিয়ে ন্যূনতম সৌজন্যবোধ না দেখিয়ে ডক্টর কামাল হোসেন বাড়ির দরজা বন্ধ রেখে তার মতিঝিলের অফিসে চলে গেলেন লুকিয়ে লুকিয়ে একটি অনৈতিক চুক্তি স্বাক্ষরিত হলো এবং অনৈতিক চুক্তির মাধ্যমে জন্ম নিল একটি অনৈতিক ঐক্যের যার নাম হলো ঐক্য ফ্রন্ট তারপর আমরা দেখলাম ডক্টর কামাল হোসেন নাগরিক ঐক্য মুক্তিযুদ্ধের কিং বদন্তি বলে যাদেরকে সম্মান করেছি বঙ্গবীর তাদের সিদ্দিকি আসম আব্দুর রবের মতো মানুষরা তাদের দল বল নিয়ে জামাতে ইসলামের সাথে একত্রিত ভাবে একই মার্কায় নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করলেন মাননীয় স্পিকার পরিস্থিতি যখন সেরকম তখন যে গুণগত পরিবর্তনের স্বপ্নে আমরা বিভোর ছিলাম সে গুণগত পরিবর্তন বিকাম সেকেন্ডারি মাননীয় স্পিকার আমাদের ফার্স্ট প্রায়োরিটি তখন স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করা গ্রেনের হামলাকারী জঙ্গিবাদের মদতদাতা যুদ্ধাপরাধী শক্তির ক্ষমতায় পুনর্বাসনের ষড়যন্ত্র হিসেবে এই প্রশ্নে যখন আমাদের সামনে এসে দাঁড়ালো তখন বাংলাদেশের পক্ষের সকল পক্ষের শক্তি তাদেরকে ঐক্যবদ্ধ করা আমাদের জন্য প্রথম দায়িত্ব হয়ে দাঁড়ালো এবং সে কারণেই আমরা বাংলাদেশ আওয়ামী লীগ চোদ্দ দল জাতীয় পার্টি বিকল্প ধারা সহ অন্যান্য রাজনৈতিক দলকে সাথে নিয়ে স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করবার জন্য আমরা তখন ঐক্যবদ্ধ হলাম মানে স্পিকার আমি স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আমাদের চিন্তায় চেতনায় রাষ্ট্র পরিচালনার নীতিতে পার্থক্য আছে পার্থক্য থাকবে কিন্তু যেখানে মুক্তিযুদ্ধের প্রশ্ন আসবে যেখানে যুদ্ধ অপরাধীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রশ্ন আসবে যেখানে গ্রেনেড হামলাকারীদের রাষ্ট্র ক্ষমতায় পুনর্বাসনের প্রশ্ন আসবে সেখানে স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পক্ষে আওয়ামী লীগ চোদ্দ দল জাতীয় পার্টি ধারা সহ যুক্তফ্রন্ট সহ সকল দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির এই ঐক্য চিরদিন অটুট থাকবে এটা আমি বিশ্বাস করি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে এই পবিত্র সংসদে যারা বসে আছেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকলে খুশি হতাম মাননীয় বিরোধী দলীয় নেতৃবৃন্দ সামনের সারিতে বসে থাকলে খুশি হতাম যারা আমাদের পিতৃতুল্য আমাদের মাতৃতুল্য তাদের সন্তান হিসেবে আমার স্বপ্নের দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো মাননীয় স্পিকার